হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল একত অল বিডি আমি সুজন মাহমুদ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই জানাই শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে একটি বড় ভাই যদিও উনি ফেস হচ্ছেন না তারপরে উনি ওয়ার্ল্ড সেরা ব্যান্ড পেট্রোলের পাম্পটি নিচ্ছেন এবং এটি হলো এক হর্সের পাম্প যেটি বাসাবাড়িতে আমরা ব্যবহার করি আমাদের বাজারে অনেক ধরনের পাম্প রয়েছে তারপরে উনি পেট্রোলের পাম্প নিচ্ছেন কেন সেটি জিজ্ঞেস করাতে উনি আমাকে উত্তর দিয়েছেন কিন্তু উনি ভিডিওতে আসতে পারছেন না আসলে বিষয় হলো অনেক ব্র্যান্ড যত ব্র্যান্ডই বাংলাদেশে রয়েছে তারা দুই বছর ওয়ারেন্টি দেয় এবং চায়নাও দুই বছর ওয়ারেন্টি দিচ্ছে কিন্তু ওয়ার্ল্ড সেরা ব্র্যান্ড যেটি রয়েছে পেট্রোলো ওয়াটার পাম্প সেটি দুই বছর হলেও এটি লংজিভিটি অনেক বেশি যেটি উনি আমাকে বললেন যে এই পাম্পটি লাগালে হয়তো দশ থেকে পনেরো বছর এই পাম্পের কোনো হাত প্রয়োজন হবে না তো আসলে আমার দোকানটি রাস্তার কাছে যার কারণে হয়তো এই সাউন্ডগুলো আসছে তো যাই হোক এই কারণে উনি এই পাম্পটি নিতে আগ্রহী এবং এই পাম্পটি সেটিং করবে মিস্ত্রি সাহেব এবং আপনারা দেখবেন এই পাম্পের যে যন্ত্রাংশগুলো এগুলো আমি আপনাদের দেখাবো এবং পাম্পটিও দেখাবো এবং এ টু জেড কাজগুলো আমি আপনার দেখাবো শুধু ফিটিং করার যে বিষয়বস্তুগুলো থাকে সেটি ওনার বাড়িতে হবে যেটি আমি আপনাদের কাছে দেখাতে পারবো না তো বন্ধুরা চলুন যাই দেখি এই বিশেষত্ব কি রয়েছে এই পেট্রোল ওয়াটার পাম্পে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ওয়ার্ল্ড সেরা ব্র্যান্ড যেটি হলো পেট্রোলো এবং পেট্রোলো এই অ্যাকর্সের পাম্পটি মেড ইন ইটালিয়ান একটি অ্যাকর্সের ওয়াটার পাম্প এগুলো পুরো ফিটিং বন্ধুরা একটি মোটর ফিটিং যেগুলো যন্ত্রাংশ লাগে আপনারা দেখতেই পাচ্ছেন সেই ধরনের সকল পণ্য এখানে দেওয়া হয়েছে বন্ধুরা এই সম্পর্কে আমার একটি ভিডিও রয়েছে আপনারা আই বাটন গেলে দেখতে পাবেন তো এটি হলো টি এবং নিপুল এবং এখানে ব্যবহার করা হয়েছে ইটালির চেক বাল্ব খুবই মানসম্পন্ন একটি চেক বাল্ব এবং ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে সেরা হলো ইটালির বন্ধুরা দেখছেন আনবক্সিং করা হলো এই সেই পেট্রোলো ইটালির পেট্রোলো পাম্প বন্ধুরা এই পেট্রোল পাম্পের যে স্টিকার এটি আর সবচেয়ে বড় কথা হলো আপনার পেট্রোলের যে লগোটা আছে এই লগোটি আপনারা দেখতে পাবেন এই লগোটিতেই পেট্রোলের কোম্পানির একটি পরিচয় ঠিক মাথাতেও পেয়ে যাবেন আর এটি হলো সেই পেট্রোল পাম্প সবচেয়ে উন্নত মানের ডিপোজিটার যেটি পানির ক্ষমতা অনেক বেশি আর এই সেই কাঙ্ক্ষিত পেট্রোল ও ওয়াটার পাম্পটি আপনারা সবাই জানেন যে এটি ইটালি প্রযুক্তি বন্ধুরা এটি হলো সেই পেট্রোল ও ওয়াটার পাম্প যেটি আপনারা জানেন যে ওয়ার্ল্ড সের একটি ব্র্যান্ড এবং সবচেয়ে বেশি মূল্য না এটি দীর্ঘস্থায়ী এবং লংজিভিটি অনেক বেশি আর এই পাম্পটি এখন চলে যাবে পাওয়া যাবে না বন্ধুরা এই ছিল ওয়াটার পাম্পের তথ্য আর ইটালির পেট্রোলের উপরে কোনো পাম্প হয় না বন্ধুরা জানেন এখানে রাস্তার কারণে আমার সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হবে তো যাই হোক বন্ধুরা আজকে এখান থেকে বিদায় নেব এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে তারা বেল বাটনটি প্রেস করুন সবাইকে একতা ওয়াটার অল বিড়ির থেকে আমি বাবু বিদায় নেব আল্লাহ হাফিজ